Baji Bopona. Don't talk nonsense. Don't talk nonsense. তাকে কেউ ভালোবাসে না no one loves him no one loves him তার কোনো জ্ঞান নেই he has no sense he has no sense এগুলি নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্যের উদাহরণ কারণ বাক্যগুলিতে বাংলায় না নেই এবং ইংরেজিতে নো বা নট এর ব্যবহার করা হয়েছে আবার নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় যেমন আকাশে মেঘ নেই the sky is cloudless the sky is cloudless cloudless মানে মেঘমুক্ত বা নির্মেঘ এই বাক্যটিকে আমরা এইভাবেও বলতে পারতাম there is no cloud in the sky there is no cloud in the sky আবার একটি উদাহরণ দেখা যাক বইটি পাওয়া যাচ্ছে না the book is missing the book is missing তাহলে আমরা এখানে শিখলাম নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় বৃষ্টি হচ্ছে it is raining it is raining এখন কি বৃষ্টি পড়ছে is it raining now is it raining now সকাল হয়েছে it is morning it is morning এখন দশটা বেজেছে it is ten o'clock না it is ten o'clock না বলা সহজ it is easy to say it is easy to say এই বাক্যগুলিতে আমরা ইটের ব্যবহার করেছি এইরকম কিছু কিছু বাক্য আছে যাদের ইট দিয়ে শুরু করতে হয় এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে দেখতে পারেন ভালোভাবে শেখার জন্য যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাইব তখন হুইয়ের ব্যবহার করব যেমন ওখানে কে ওখানে কে হুইজ দেয়ার হুইজ দেয়ার তুমি কে who are you who are you সে কে Who is he? Who is he? কে কাজটি করেছে? Who has done this? Who has done this? বা এটাও আমরা বলতে পারি Who did the work? Who did the work? তুমি কাকে চাও? Whom do you want? Whom do you want? এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি জানা খুবই জরুরি তবেই আপনি আপনার কনভারসেশন দীর্ঘ করতে পারবেন আবার যখন কোনো বস্তু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব তখন হুইজ ব্যবহার করব যেমন কোনটি নতুন which is new which is new কোনটি পুরানো which is old which is old তুমি কোনটি নেবে which will you take his will check যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন কে ব্যবহার করব যেমন এটা কি what is this what is this এগুলি কি what are this what are this সে কি করছিল what did he do what did he do তুমি এখন কি করবে what will you do now what will you do now যখন আমরা সময় সম্পর্কে কিছু জানতে চাইব তখন হোয়েনকে ব্যবহার করব যেমন তুমি কখন খাও when do you eat when do you eat কখন অন্ধকার হবে when will it be dark when will it be dark সে কখন এসেছিল when did he come when did he come সে কখন ঘুমায় when does he sleep when does he sleep যখন আমরা কোনো প্লেস সম্পর্কে কিছু জানতে চাইব তখন হোয়ারকে ব্যবহার করব যেমন সে কোথায় where is he where is he আমি কোথায় দাঁড়াবো where shall I stand where shall I stand সে কোথায় যাচ্ছে where is he going where is he going সে কোথায় থাকে where does he live where does he live পরিমাণ সংখ্যা বা শারীরিক অবস্থা কিংবা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে হাউকে ব্যবহার করা হয় যেমন তুমি কেমন আছো how are you how are you তোমার বাবা কেমন আছে how is your father how is your father Mary কেমন আছে how is Mary how is Mary কতজন মারা গেছে How many died? How many died? বাংলা বাক্যে যখন কত কথাটি থাকে তখন যদি এর দ্বারা সংখ্যা পরিমাপ পরিমাণ দূরত্ব ইত্যাদি বোঝায় তখন হাউকে ব্যবহার করতে পারেন যেমন তার বয়স কত how old is he how old is he কত গভীর হাউ ডিপ হাউ ডিপ কি সুন্দর হাউ লাভলি হাউ লাভলি এটা কত বড় how big is it how big is it এটা কত দূর how far is it how far is it Bangla বাক্যে যখন কেন কথাটি থাকবে তখন আপনি হোয়াই ব্যবহার করে ইংরেজি করতে পারেন এর দ্বারা কারণ বোঝায় যেমন আমি কেন হোয়াই বি হোয়াই মি কেন নয় হোয়াই নট হোয়াই আট আমরা জানি কেন we know why we know why কেন আমি এখানে Why am I here? Why am I here? কেন জিজ্ঞাসা করছো Why do you ask? Why do you ask? তুমি মিথ্যা কেন বলো তুমি মিথ্যা কেন বলো Why do you lie? Why do you lie? এটা অন্ধকার কেন Why is it dark? Why is it dark? আপনাকে আমি কতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড শিখিয়ে দিলাম ছোট ছোট প্রশ্ন দিয়ে এগুলি আপনার প্রতিদিন কাজে লাগবে তাই আরো ভালোভাবে শিখতে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি ভিডিওগুলি দেখতে পারেন চলুন আরো কিছু বাক্য শেখা যাক ওখানে যেও না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার গলা স্বর চড়িও না don't raise your voice don't raise your voice চলো আমরা যাই লেট আস গো লেট আস এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার ওই দিকে দেখো লুক দেয়ার লুক দেয়ার এক পাও নড়বে না don't move a step don't move a step আছে অনেক কথা it's a long story it's a long story আসল কথা বলো come to the point come to the point এখন সময় কত হলো what time is it now what time is it now তুমি কাঁদছো কেন why are you weeping why are you weeping দেখি যাবে will you not go will you not go